বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সাথে আছে আমার দেহ বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সাথে সপিয়াছি আমার দেহ বন্ধুর লাগে বুক ভাসাইয়া মনটা ঘরে রয় না আমার লাগি বন্ধুর দিলে একটু মায়া হয় না বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সাথে সুপিয়াছি আমার দেহ মন ফিরে দেখায় হৃদয় আমার বুকে রাখা তোমার সোহাগ যত প্রাণ পাখি বন্ধু তুমি আমার সোনার ময়না বন্ধুর লাগি বুক ভাসাইয়া মনটা ঘরে রয় না বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সাথে সুপ্রিয়া তোমার ছাড়া কোন বুকে ব্যথা মনটা ঘরে রয় না বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সপি আছে আমার দেহ বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সপি সপিয়াছি আমার দেহ মো বুক ভাসাইয়া মনটা ঘরে রয় না আমার লাগে বন্ধুর দিলে একটু মায়া হয় না বন্ধুহীনা কান্দে হৃদয় কান্দে দুই নয় তার সাথে সুপ্রিয়া আমার দেহ মন